যায় মরু মন যায় মন যায় মরু মন যায় চকু সকু থৈ চাবলে লাহে লাহে ওচৰ পাবলে কাহে কাহে খোঁজ দিবরে মন যায় মরু মন যায় চকুত চকুত থব মন যায় মনি হয় তাজমহল মন নদী হই মরম খুতি বয় তাত হয় খাথর সুমুখত যেতিয়া তোমাক দেখো যাযাবৰ অভিমান মুঠিতে ৰাখো সন্মুখত যেতিয়া তোমার দেখো যা যাব অভিমান মুঠিতে রাখো মন যায় মন যায় মন যায় দাদা রে রে দাদা রে রে দাদা রে রে মন যায় মরু মন যায় muôn dài mùa đua muôn dài বোঝা তোমার অনুভব ভয় লাগে যারা কথারে তো বলে নাম দিয়া জানো সিহরণ কবলে কিয় এনে ভাল লগা অসহায় অসহায় নীরৱ মন যায় মন যায় চকু চকু থব মন যায় উদাসী উদাসী গধুৰ পদকতে জোৰ সপোন আহিবহে চুবুৰীয়া বহু সিহঁত কৰে মোৰ খোজৰ বাটত ছায়া নামে তুমি পোহৰ দিয়া সাহনো বাধে মোৰ খোজৰ বাটত ছায়া নামে তুমি পোহৰ দিয়া সাহনো বাধে মন যায় মন যায় মন যায় দেবী মন যায় মরু মন যায় মন যায় মরু মন যায়